চাষা যে প্রশ্নটা করলেন এই প্রশ্ন সব জায়গাতেই করে উত্তর যেহেতু পেয়ে গেছে ছয়শো আটচল্লিশ নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন আবুদার রাজি আল্লাহকে বলছেন এ দেখা না তোমারা তোমাদের দায়িত্বশীলরা আমিরেরা শাসকরা যদি সালাদকে মেরে ফেলে আমার তা ইউমিত মানে গলা টিপে মেরে ফেলে কি করে না গলা টিপে মেরে ফেলা ইউ আখের উনার সালাম সালাপ দেরি করে পড়ে সালাপ যদি মেরে ফেলে তখন কি করবে তখন আবুদার রাজা ফামাতা আমরনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন কি করব বলেন আল্লাহ বললেন সাল্লাহ তুমি তোমার সালাদ পড়ে নাও ওয়াইন আদ্রাক্তা মাহু ফাসল্লি ফা ইন্না হুলাকা না ফেলা ফা ইন্না হুলাকা না ফেলা তুমি তোমার সালাদ টাইম মতো পড়ে নাও এরপরে যদি তাদের জামাত পাও জামাতের সাথে পড়ো তবে এইটা হবে তোমার জন্য নফল আগে যেটা পড়ে নিয়েছো সেটা কি আজকে ফজর এবং আসরের সালাদ পুরো বাংলাদেশে ইমাম খতিব এই বেদাতি মোল্লাগুলো মেরে ফেলে দিয়েছে আসর পরে সূর্য ডুবার একটু আগে আর ফজর পরে সূর্য উঠার একটু আগে এই দুই সালাতি শ্রেষ্ঠ সালাত আল্লাহর কাছে এই দুই সময়ে ফেরেস্তা পরিবর্তন হয় যাতে বোঝে না আমি মসজিদ কমিটিকে বলবো মসজিদের সভাপতি সেক্রেটারিকে বলবো আপনার ইমাম আপনাকে ধোকা দিচ্ছে আপনার ইমাম একজন ধোকাবাজ আপনি ইমামকে বলুন সালাতের টাইম পরিবর্তন করুন হাদিস দেখে শেষ অর্থে সালাত পড়বে কেন চারশো তেরো নম্বর হাদিস আবুদাউদের মধ্যে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সলাতুল মুনাফিকিন সলাতুল মুনাফিকিন সলাতুল মুনাফিকিন লাইয়াতকুরুনাল্লাহ ইল্লা কলিলা এটা মুনাফেকদের সালাদ এটা মুনাফেকদের সালাদ এটা মুনাফেকদের সালাদ যারা সালাদ দেরি করে পড়ে এই সালাদকে কি বলেছেন আল্লাহ রসুল মুনাফেকদের সালাদ তা আমি সালাদ পড়ে মুনাফেক লকব নিব কেন বুঝেন নি আমরা তো মমিন হওয়ার জন্য পাকা উপযুক্ত মমিন হওয়ার জন্য সালাদ আদায় করি যে সালাদ পড়লে আমি মুনাফেক হবো সালাদ পড়বো কেন ইমাম ইবুল কাইম রহিমুল্লাহ বলেছেন মুসল্লিদের মধ্যে ছয় প্রকার মুনাফেক আছে মুসল্লিদের মধ্যে কয় প্রকার মুনাফেক আছে ছয় প্রকার আমার ভাষাগুলো বুঝতে পারছেন আল্লাহ যেন এই মুনাফেকি থেকে আমাদেরকে হেফাজত করেন সাবধান থাকবেন সালাত আপনার পড়ে নেবেন কেন সালাত এই মুনাফেকের টাইমে সালাত পড়তে যাবেন হ্যাঁ ঘুম থেকে জাগতে পারেনি সেটা আলাদা বিষয় একদিন দুই দিনের ব্যাপার কিন্তু আজীবন এভাবে পড়বেন কেন আপনি এ ফটো আপনাকে কে দিয়েছে